যে মিজানুর রহমান আজহারের মানুষের মোবাইলের ভেতরে আর যাত্রা প্যান্ডেল নাই আর জারি গান নাই আর খেলাধুলার ওইরকম কোনো প্রেরণা নাই মদ নাই গাঁজা নাই সব ডিলেট করে দিয়ে সব ডিলেটের জায়গাটাতে মিজানুর রহমান আজহারি ঢুকে গিয়েছে সুহার আল্লাহ বলেন অনেক যুবক নামাজ ধরেছে আমি একটা ফেসবুকে দেখলাম একজন মহিলা উনি পর্দা করতেন না মিজারুর রহমান আজহারের কথাতে পর্দা পোষিতা করে পাঞ্জয়না নামাজ হয়ে পড়ে শুরু করে দিয়েছে এই সুরাটি তাদের কাছে কি করলেন শুনাই দিলেন তার মানে তখন এই আয়াতে কালিমা এই সুরাটি নাজিল হয়ে গেল ওদবা সাহেবাদের এই প্রস্তাবের কথায় এই অফার দেওয়ার কথায় এই ওতবা সাহেবা মুগিরা আবু জেহেল হ্যাঁ আবুল আহাব এই এই চরিত্রের লোকেরা তদানীন্তন সময়ের যারা ইসলাম কায়েমের জন্য যারা কলালার দাওয়াত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য ব্যস্ততা ছিল মানুষের দ্বারে দ্বারে আল্লাহ রসুলের আহ্বান আল্লাহ তালার কালামার আল্লাহ তালা তৌহিদের আল্লাহর কোরআনের দাওয়া দিতে গিয়েছিল এই ওদবা সাহেবরা সেই সময়েও বাধা দিয়েছিল অফার দিয়েছিল নিষেধ করেছিল এবং কি রাজপথ বন্ধ করে পরিশেষে রসুল্লাহ সাল্লামের নাগরিকত্ব পর্যন্ত বাতিল করেছিল কথা ঠিক কিনা নাগরিকত্ব পর্যন্ত রাখেনি ওটা অন্য সুরায় আছে শুধু তাই নয় আল্লাহ রসুলামকে হিজরত বন্ধ করতে হয়েছে আপনাদের কাছে প্রশ্ন করি আল্লাহ রসুলাম যেই মানুষটার কাছে একটা মশা পর্যন্ত কামড় দেওয়ার সুযোগ নাই মাসি এটা বসবে সেটারও সুযোগ নাই শুধু তাই নয় গাছের শুকনা পাতাগুলো রসুল্লাহ গায়ের উপরে পড়তে সাহস পায় না সোহার আল্লাহ বলেন এইরকম একটা সুন্দর মানুষ তারপরও তার শত্রু কেন কথা ঠিক কিনা এই সুন্দর মানুষের উত্তরসূরীরা দুনিয়ার বুকে আছে না নাই জোরে বলেন আছে না নাই এই সুন্দর মানুষও যেমন আছে কলমার দাওয়াত লোকও যেমন আছে আবার উদ্বা সাহেবা আবু জাহেলেরও উত্তরসূরীরা এখনো তাদের এই বর্তমান প্রেক্ষাপটে বসবাস করতেছে কথা ঠিক কিনা সারা দুনিয়া ব্যাপী এইভাবে তারা লেলিয়ে দিয়েছে আজ কোরআনের দাওয়াত হাদিসের কথা সরাসরি বলা একদম অন্যরকম হয়ে গিয়েছে আমরা অন্যরকম ক্যাপাসিটি আমরা জানেন এই দুই একদিনের মধ্যেই আমাদের বাংলাদেশের ভিতরে একজন স্বনামধন্য তাফসির কারক সারা বিশ্বে নন্দিত যিনি হয়েছেন বাংলাদেশে জননন্দিত হয়েছেন যুবকদের প্রাণপ্রিয় হয়েছেন এমন একটি বক্তা আমাদের বাংলাদেশের জন্য নেয়ামত সুহান আল্লাহ বলেন এই নেয়ামত বক্তা রাখে এমন ধরনের লোক তার পিছনে লেগেছে যে তিনি আমাদের দেশ ত্যাগ করতে বাধ্য হলো তার নাম কি মিজানুর রহমান আজহারি ওনার বক্তৃতা যারা শুনেছেন আল্লাহর এত সুন্দর নেয়ামত যে মিজানুর রহমান আজহারির মানুষের মোবাইলের ভেতরে আর যাত্রা প্যান্ডেল নাই আর জারি গান নাই আর খেলাধুলার ওইরকম কোনো প্রেরণা নাই মদ নাই গাঁজা নাই সব ডিলেট করে দিয়ে সব ডিলেটের জায়গাটাতে মিজানুর রহমান ঝাড়ি ঢুকে গিয়েছে সুহার আল্লাহ বলেন অনেক যুবক নামাজ ধরেছে আমি একটা ফেসবুকে দেখলাম একজন মহিলা উনি পর্দা করতেন না মিজারুর রহমান আজহারের কোথাতে পর্দা পোশিদা করে তানজয়না নামাজ হয়ে পড়ে শুরু করে দিয়েছে সুবাহ এত সুন্দর একটি বক্তার পিছনে লেলিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে আপনারা রিসেন্ট আমাদের বাড়ি আপনাদের এই বাড়ি আছে না এখানে আসার কথা ছিল তেনার কিন্তু আসতে আর দেওয়া হলো না তিনি চলে গেলেন অনেক বেদনা নিয়ে যে আহারে আমি কোরআনের কথাগুলো বলি হাদিসের কথাগুলো বলি এগুলো বাংলার জনগণ রিসিভ করতে পারলো না আমার পিছনে থাকলো আমি দোয়া করি যারা পিছনে থাকছো তোমরা পিছনেই থাকবা সামনে যেতে পারবা না কথা ঠিক কিনা আজকে যারা সহি কথা বলে ভালো কথা বলে তাদের খাওয়া নাই আর যারা একটু টলোটন টলোটন গান গাইতে পারে গাঞ্জা খেতে পারে তারা বড় বড় আসনগুলো পাচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিভিন্ন ভাবে ক্রিটিসাইজ করে বক্তাদের নামে কথা বলতেছে কথা ঠিক কিনা কিছু নাসনেওয়ালি এখন বাইর হয়েছে যাদেরকে আমরা নাসনেওয়ালি বলে চিনি এরা একটা করে চেয়ার পেয়েছে এই চেয়ারের লোভে বিভিন্নভাবে আলমাকে কটাক্ষ করতেছে কথা ঠিক কিনা ইদানিংকালে রীতা রহমান নামে একজন টোলোডং টোলোডং বাজা আল্লাহ আল্লাহ রসুলকে শয়তান বলেছেন নাউজুবিল্লাহ বলেন আমরা অনতি বিলম্বে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাই তাকে তাড়াতাড়ি অ্যারেস্ট করে তার বিচারের ব্যবস্থা করা হোক কথা ঠিক কিনা একটার বিচার যদি করা হয় কেউ আল্লাহ রসুলকে নিয়ে আর টাল বাহানা করবে না অ মুসলমান কথা ঠিক কিনা আমরা পারি না এই জন্যই সেই সময়েও কোরআনের আওয়াজগুলো বন্ধ করার জন্য ওদবা সাহেবা মুগিরা আবু জেহেল সকলে উঠে পড়ে লেগেছিল তারা আজকে দুনিয়ার বুকে নেই কিন্তু তাদের উত্তর শরীরে এখনো পিছু ছাড়ে নাই এখনো পিছু কি করে ছাড়ে নাই তারা এখনো লাগা আছে কোথায় হুজুর কি বলে সেটা রেস দূর টেনে ইউটিউবে ছেড়ে দিয়ে কান মন্ত্র দিয়ে তাকে বাতিল ঘোষণা করতে হবে এইরকম চলছে কথা ঠিক এরা আমি ওই দিক যাব না